عليه وسلم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه من يغز اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن علی ذالک لمن الشاہدین اللہ کی دینا بشا کی رینا الحمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑا بھوتوں المہ سلم ہو گئے جگ میں جب آئے محمد اسلام ہو گئے بلبو بلبو اسلام و زندہ گئے جڑے جڑے جڑے اسلام و زندہ وہ نبی پیارے نبی میرا दोनों जहां के बादशाह सुभान अल्लाह जोरे वो नबी प्यारे नबी मेरे दोनों जहां के बादशाह जिसने उनको पैदा किया نے ان کو پیدا کیا خود وہ بھی ہو گئے جگ میں جب آئے محمد اسلام ہو گئے اسلام جن بولے نا شبھانندا تو گوبیر جاتے آمر مشید কোরআন বলছে ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস যারা রাগকে কন্ট্রোল করতে পারে যারা মানুষকে ক্ষমা করতে পারে তাদের জন্য জান্নাত আছে না নাই আমার আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি আমি যদি কোন ধরনের ইচ্ছাকৃত দেরি করে থাকি আমার শাস্তি কিয়ামতের মাঠে হবে আমি ইচ্ছা করে করি নাই বাবা আমি এমন জায়গায় মাহফিল নিয়েছি আসলে মনে করেছে মনে করেন মাহফিল লেখার সময় লেখছে মনে করেন চট্টগ্রাম তো চট্টগ্রামের ভিতরে সাতটা সাতখানিও আছে কথা কেন ঠিক এখন বোয়ালখালী ফুলতল লিখেছে ফুলতল থেকে মূলত রিসিভ করবে যে মাহফিল ফুলতল না লই গেছে কানুঙ্গ পাড়া ফুলতল থেকে আরো চল্লিশ পঞ্চাশ মিনিটের রাস্তা ভিতরে এই টেনশনে আছি মনে মনে বলতেছি আল্লাহ আমার ফিটটারে শক্ত করে দাও নিউ এর ভাইয়েরা আলহামদুলিল্লাহ পিঠ শক্ত করতে হয় নাই দিল শক্ত করেছি আপনাদের মোহাম্মত এত ভালোবাসেন আমাকে এত ভালোবাসেন আমি এই ভালোবাসার জন্য কিচ্ছু করতে পারি নাই তবে প্রত্যেকটা মাহফিলে দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের শেষ মৃত্যুটা মসজিদের ভিতরে কবুল করে সকলে বলুন না আমি তোমার واہ واہ واہ کوئی بھی در سے خالی مانگنے والا نہیں جاتا جھولی بھر دو جھولی میری یا نبی جی لوٹ کر میں نہ جاؤں گا خالی تو رات خالی جا جد کا در پہ آیا ہوں بن کر سوالی قربانی حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ زہرا کے چین نے دین خدا کی شان بڑا حسین نے ہے جس نے مذہب اسلام کو حیات کتنی عظیم حضرت شبیر کی ہے ذات میدان کربلا میں شہ خوش سجدے میں سر کٹا کے محمد کے لال نے زندگی بخش دی بندگی کو آبرو دین حق کی بچالی وہ نبی جی کا وہ محمد کا پیارا نواسا আমার নবী সাহাবাই কেরামদেরকে বলছেন জানো সাহাবারা প্রতিদিন সূর্য ডুবে কোথায় যায় জানো আরো জোরে এই যুবক সুহানাল্লাহ বলো না তোমরা ডু ইউ নো তুমি কি জানো what is the last destination of sun সূর্যের শেষ সীমান্ত কোথায় আমার নবীজি বলছেন সাহাবারা রে একটু শোনো না প্রত্যেক দিন সূর্য যখন ডুবে যায় সেটা গিয়ে আল্লাহর কুদরতের কদমে চলে যায় আর জিজ্ঞেস করে আল্লাহ আগামীকাল কি আমি উঠব আবার যখন আল্লাহ বলে যাও আমি আমার নিউ মোরিং এর প্রেমিকদের জন্য সূর্যকে তোমাকে আবার তুলব আরো জোরে যাও আবার প্রত্যেক দিন সূর্য অনুমতি দেয় কিন্তু যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে ইসরাফিল সালাম সিঙ্গার মধ্যে ফু দিয়ে দিবেন সেদিন আর উঠবে বলা হবে আজকে আর উঠিল না আল্লাহ কি করবো যে দিক থেকে আসছো সেই দিকেই চলে যাও মানে তুমি ডুবেছ পশ্চিম দিকে আজকে আবার পশ্চিম দিকে চলে যাও পূর্ব দিকে আর উঠিও না বাবারা আমার এই গভীর রাতে যারা নবীর প্রেমে মত্ত হয়ে বসে আছেন আপনাদেরকে বলছি আপনারা হচ্ছেন নবীর প্রেমিক আপনাদের এই বসা নবীর জন্য জৈনুল আবেদিনের জন্য নয় জৈনুল আবেদিন কিচ্ছু না জৈনুল আবেদিনের কণ্ঠ দিয়ে নবীজির গুণগান হয় বলে সেই মানুষটাকে আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি যদি দুনিয়াবি কোনো ব্যক্তিত্ব হতাম কত আগে চলে যেতেন আপনারা মনে রাখবেন নবীর প্রেমিকের জন্য সূর্য আবার উঠে যায় জোরে কথা বলেন ঠিক কিনা যতদিন জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক থাকবে বলেন না বলেন না সোহান আল্লাহ কষ্ট হয়ে যাবে আপনাদের বেশি কষ্ট হবে একজন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত কায়েম হবে না একটা আজকে স্পেশাল প্রেমের কথা বলে যাব আমি গাড়িতে বসে চিন্তা করতেছি কি বলা যায় আজকে আপনাদেরকে এতক্ষণ বসেছেন কিছু একটা নিয়ে যেতে হবে না বাবা রাতের দেড়টা বাজে খালি হাতে যাওয়া যাবে যাওয়া যাবে বাবা আমি আমার আলোচনায় প্রবেশ করছি আল্লাহ তাল্লাহ যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করে সকলে বলুন আমিন বলেন আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণ প্রিয় ছোট ভাই স্নেহের ভাই তরুণ বক্তা সুন্নিয়তের ভবিষ্যৎ আব্বাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শায়ের আলী সুন্নত তরুণ বক্তা মৌলানা মোহাম্মদ আলী জিন্না আল কাদরি আলী যিনি এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করে আপনাদেরকে বসিয়ে রেখেছেন আল্লাহ তার এলমে আমলে ইজ্জতে কঠিন বরকদান করুন সাথে সাথে কারি মৌলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি সাহেবের শুক্রিয়া আদায় করছি সকলে বলুন মার হবা এবং আপনারা যারা বসে আছেন বিশেষ করে আজকের মেহফিলের আয়োজক ব্যবস্থাপক দর্শক মা বোনেরা সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করছি সবার মনোযোগ আছে তো সবাই আছেন তো এখানে কেন বসে আছে আচ্ছা বিরিয়ানি না পাইলে কি বকা দিবেন মনে কষ্ট পাবেন বাবু উদ্দেশ্য বিরিয়ানি নয় ভিডিও কন্টিনিউ হচ্ছে হচ্ছে অন্য কোনো কিছু আমাদের উদ্দেশ্য নয় একটা আমাদের উদ্দেশ্য আছে বাবা কোরআন বলছে আল্লাহ أولى بالمؤمنين من أنفسهم নবী খুব খেয়াল করেন নবী মোমেনদের কাদের কি বলেন না কাদের কাফেরদের মুনাফিকদের মিথ্যাবাদীদের ওয়াদা খেলাপকারীদের আমানতের খেয়ানতকারীদের যারা কথায় কথায় গালি দেয় তাদের কারণ মোমেন হতে হলে মোনাফিক হওয়া যাবে মোনাফিকের আলামত কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে ঠিক কিনা এবং আমানতে এগুলো যাদের কাছে নাই তারা মোমেন ঠিক কিনা কোরআন বলছে নবী মোমেনের জানের আরো কাছে জানেন আরো কাছে মানে জানটা কোথায় what is the perfect destination of room রুমের জায়গাটা কোথায় আছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি একসাথে গবেষণা করে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও করলেও রুটা কোন জায়গায় আছে সেই জায়গাটা ঠিক করা সম্ভব কথা ঠিক এটা একজন মানুষের বডির সাথে কত কাছে আছে এটা গবেষণা করে বলা সম্ভব একশোটা কাছে একশোটার চেয়ে আরো কাছে বলা যাবে কত কাছে সেটা যেখানে কোনো কাছে বলতে কাছে নাই ওই রু আর বডি রু রু আর বডি তার মাঝখানে কোথায় জায়গা গণনা করা সম্ভব সেখানে আল্লাহ রেখেছেন আমার নবীকে আরো জোরে বলতে হবে তার রূপ এই দুটার মাঝখানে মানে রুয়ের আরো কাছে আমার নবী তার মানে কি বোঝায় নবী আমি নবী তারপরে আমার জীবন তার মানে আমার নবী আমার কাছে আমার জীবনের চেয়ে আরো দামি কিনা বলেন সেই নবীর জন্য আমরা সারা রাত নয় এরকম সারা জিন্দেগিও বসে থাকতে পারবো ঠিক কিনা এক মিনিটের জন্য কথাটা মেনে নেন ঠিক কিনা বলেন পরে বলতেছি কেন মানবেন একটা হাদিস হাদিসের রেবায়তকারী হচ্ছেন হজরতে অমর ফারুকে আজম কিতাবের নাম মজমাউদ জাবায়েত খণ্ড নম্বর দশ সুবহানাল্লাহ আমার দয়াল নবীর একটা হাদিসে মুবারকা রওয়ায়াত করছেন মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরতে ওমর ফারুকে আজম বলতে লাগলেন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহু আকবার নবীজি বলতে লাগলেন জান্নাত সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা ততক্ষণ হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মাদে আরবি প্রবেশ করব না আসতে কেন বলেন বাবা যুবক এত আসতে কেন নবীজি বলতেছেন সমস্ত নবীদের জন্য ততক্ষণ জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ আমি রসুল জান্নাতে প্রবেশ করব না প্রথম জান্নাতের গেট খোলা হবে আমি মুহাম্মাদে আরবির জন্য আরো জোরে বলেন না আমার নবী বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ তোমরা তো জানো না আমার শান কি আনা আমি রসুলে আরবি কেয়ামতের মাঠে প্রথম ব্যক্তি যে সুপারিশ করার অনুমতি পাব আরো জুড়ে বলেন না সুহান আমি প্রথম ব্যক্তি যার জন্য যাকে প্রথম রওজা থেকে তোলা হবে আমি প্রথম ব্যক্তি যার জন্য জান্নাতের গেট প্রথম খোলা হবে আমি প্রবেশ করার পরেই আদম ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ এর আগে ঢুকা যাবে ঠিক আছে বুঝলাম আমার নবী নবীদের নবী আমার নবী রসুলদের রাসুল আমার নবী ইমামুল আম্বিয়া তাই তিনি এই মকাম পেলেন হুজুর আমরা কি পাইলাম আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আমার নবী উম্মদকে ভুলেছেন কোনোদিন ভুলেছেন না দুনিয়াতে আসার পর থেকে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত এই রাতের একটা পর্যন্ত বসে থাকা কনকনে শীতে এই উম্মতদের কথাই নবী বলেছেন আমার নবী মেহরাজে যাচ্ছেন বোরাকে উঠবেন জান্নাতে চলে যাবেন জান্নাতে আল্লাহর সাথে দিদার করবেন আল্লাহ বোরাকে ওঠার আগে একটু বলেন না আমার উম্মতের দায়িত্ব কে নেবেন সুবহানাল্লাহ জুড়ে বলেন না আমার নবী দুনিয়া থেকে পর্দা করবেন জিবরিল আলাইহিস সালাম এসে বলে হাবিব আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমার হাবিবকে গিয়ে বলো মন চাইলে থাকতে পারে না হইলে চলে আসতে পারে আমার হাবিবের ইচ্ছা আমার নবী বলেন জিব্রাইল রে আমি কি করলে ভালো হয় বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনার অপেক্ষায় দিদারের অপেক্ষায় আমি আল্লাহর দিদারে চলে যাব আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ আপনার নবীর উম্মত আপনার হাবিব তো উম্মত ছাড়া কোথাও যাবে না কি করব তাহলে বলো আমার হাবিবকে বলো আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ নিয়ে নিলাম আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উম্মতের জন্য আপনার হাবিব এত পাগল এত দিবানা উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না না না না শুধু আমার হাবিব নয় আমার হাবিবের বেটি আমার হাবিবের কন্যা জান্নাতি রমণীদের সর্দারিনী মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও কেমন জানো তাকে যখন বিয়ে দিচ্ছিলাম আসমানের মধ্যে মৌলা আলীর সাথে রূহ জগতে যখন তার বিয়ে দিচ্ছিলাম তাকে বলেছিলাম আ ফাতেমা রে আপনি কি মোহরানা নেবেন কি দিব আপনাকে এক কোটি টাকা টাকা দশ কোটি টাকা স্বর্ণ রূপা চাঁদি জান্নাত মনি মুক্তা কি দিব আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াবি কোনো সম্পদ মোহরানা লাগবে না আমার জান্নাত মোহরানা লাগবে না ইয়া আল্লাহ আমি যখন তুলসিরাতের মধ্যে কদম রাখবো তখন আমি আমার মোহরানা চাইবো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তুলসিরাতের উপরে কদম রাখবেন তখন বলবেন আল্লাহ আমার বিয়ের মোহরানা দিয়ে দাও কি মোহরানা আমার নবীর উম্মতকে মাফ করে দাও 届すきたい শুধু কি তাই তাই না শুধু আমার নবী একবার হজরত ওসমান নদী আল্লাহ তারা আনহুর গড়ে দাওয়াত খেতে গেলেন সমস্ত অনেকগুলো সাহাবা নিয়ে বিশাল ইন্তজাম বিশাল আয়োজন অনেক দামি খাবার অনেক দামি ইন্তজাম শুধু খাবার নয় হজরত ওসমান বলছেন আমি আজকে নবীজিকে একটা স্পেশাল ইনভাইটেশন দিয়েছি কেমন স্পেশাল আমার নবী হেঁটে হেঁটে নুরানি কদম দিয়ে দিয়ে আমি উসমানের ঘরে যখন আসবে আমার দয়াল নবীর প্রত্যেকটা কদম শরীফ আমি গণব প্রত্যেক প্রত্যেকটা কদম আমি গনে গনে রাখবো এবং গনে গনার পরে যতটা কদম রেখে যতটা কদম হেঁটে আমার নবী আমি উসমান গনির ঘরে আসবে আমি ততটা কদম বরাবর গোলাম আজাদ করে দেব এই পর্যায়ে মা হাজরতে মৌলা আলী দেখলেন এত আজিম ওসান দাওয়াত তিনি বললেন মাফ হাজরতে ফাতেমাতু জাহরা দি আল্লাহ তালা আনহাকে এসে বলেন ভাই রে আজকে ওসমানের ঘরে ওসমান দিয়ে আল্লাহ ঘরে কি আজিম উসান এক ইন্তজাম হয়েছে মেহরবানি করে আজকে যদি নবীকে আমিও একটু খাওয়াতে পারতাম ওয়াজ শুনবেন না মোবাইল চাইবেন না এটা কিলে দাম পড়বেন ಅವ್ರು ಹರಿದಾಯ್ತಾರೆ ನೇತೃತ್ವ ಮಾಜಿ ಗಂಭೀರ মানুষ সব বন্ধ মোবাইলে সময় চলে গেলে তোমরা কি আমল করো এই সব মোবাইল বন্ধ করো মনের মতো ওয়াজ করে না পারি মন খুলি হতা হইতে পারি মোবাইল কুদুরি রাখে যেন বাচ্চা দিয়ে হ্যাঁ হওয়ার বুঝতে পারা হয় হ্যাঁ, গনের ভালো লাগে কিরম আর নৈবিশা উত্তরা সেরে মানুষ উত্তরা ওয়াজ করে যেতে মোবাইল আসেন না ಈ ಹೆಂಗೋ ದುರಿ ಕುಸ್ದ ಆಯ್ತು ಕಿಕ್ಕೆತ್ತುನಿಕ್ಕೆ ಹೋಳಿ ಕೆತ್ತುನಿಕ್ಕೆ ಹಾಡಿ ಕೆತ್ತುನಿಕ್ಕೆ লাগাই দিস কিল্লেরা হাসতে পারে এত রাত্রে একটা বাজে পুলিশ ধরলে যেগুলো ওদের তো এগারোটা করে কি মানুষ বলতে কোভিড নাইন্টিন আর গরম করে এই সত্তর গুণ বাড়িয়ে এইগুলো আসো শুনবে তোমরা কি চলে যাবো আমি ইচ্ছা আছে বাবা কার কার খারাপ লাগে হাত তুলেন তো মহব্বতে তুলি দেয় মহব্বতে ইবা হদ্দা হারার প্লাট দিলাম অনে যাইলিগো হারার প্লাট দিলাম ইয়ে নো বাবা ঠিক কিনা আসলে দিল থেকে কারা শুনতে চাও একটু হাত তুলো বাবা বন্ধ হচ্ছে কেন সমস্যায় করতেছেন ফেলতেছেন আমি একজন দায়িত্বশীল মানুষ তো ঠিক কিনা বলেন না আমরা মহব্বত নিয়ে প্রোগ্রামগুলো করতেছি এগুলো আমরা আমাদের ভিতরে রাখি না ঠিক কিনা বলেন এখন লাইভে যখন দেখবে সরকারি প্রশাসন দেখলে বলছে এরা শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না তো দেশের একটা আইন আছে কিন্তু সন্নিদের তো প্রেমের ক্ষেত্রে কোনো আইন টাইন মানি না আমরা ঠিক কিনা প্রেমের ব্যাপার প্রেমের জিনিসটা প্রেমের ভিতরে রাখেন কিন্তু সরকারি আইন আমাদেরকে মেনে চলতে হবে ট্যাক্টফুলি চলেন আসো আসো আসো এই তোমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবে না বসবে কোনটা করবে এই খবরদার আইন করে সামর্থ্য থেকে যারা বেশি বলে যাবে বিভিন্ন হ্যাঁ চোখ বড় করে চাইলে কিন্তু শেষ পাবে শুনবে বাবা শুনবে নড়াচড়া করবে কোনো কথার মাঝখানে প্লিজ আমার খুব খারাপ লাগবে কথার মাঝখানে নড়াচড়া করবেন না দুরশিব আল্লাহ নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি নবী আমি নবীজির পাক আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী সবাই বলেন নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেম একটা রাত দুইটা রাত তিনটা রাত সারা জীবনে দিতে রাজি নবীর প্রেমে আরে জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শামসু বলে যে মানুষে জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মোস্তফা সেই মানুষের বুকে আল্লাহ সেই মানুষের বুকে আল্লাহ আর করেছে আজি ঈদ মেলা আজি ঈদ মেলা নবীর মাহফিল চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ণের করতেছে সব বলেন ও আমার কলিজার টুকরা স্বামীরে দাওয়াত দিয়ে দেন আমাদের ঘরে তো কিচ্ছু নাই দয়াল কি দিয়ে আপ্যায়ন করবো হজরতে জান্নাতি রমণীদের সর্দারিনী বলেন আপনি দাওয়াত দেন না সুবহানাল্লাহ বলে মৌলা আলী গিয়ে দাওয়াত দিলেন ও দয়াল নবী আপনার কলিজার টুকরা বেটি দাওয়াত দিয়েছে নবী কবুল করলেন কারণ নবী তো সবই জানেন ঠিক না বলে একা নাই সাহাবা সহ সাহাবাদেরকেও নিয়ে আসেন হজরত ওসমানের ঘরে যারা গিয়েছিল তাদেরকেও নিয়ে আসেন এখন এসে গেলেন এত বড় ইন্তজাম ঘরে কিচ্ছু পৃথিবীতে যদি একটা রেকর্ড করার দরকার থাকতো পৃথিবীর সবচেয়ে দামি বাড়িতে কে থাকতো যেটা রেকর্ড হতেও যদি নবীর বেটি ফাতেমাতুজ জাহারা চাইতেন যে আমার ঘরটা সম্পূর্ণ হীরা মণি মুক্তা আর স্বর্ণ দিয়ে বানানো হবে হতো কি হতো না কেন আমাদের ঘরে যে কাজের বুয়াটা কাজ করে গরিব মহিলাটা যে পেটের দায়ে আপনার ঘরে কাজ করে সে যখন মনে মনে ভাববে আহা আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছ আমার মালকিন কত দাম কত ভাব দেখায় কিন্তু সে শেষ বেলায় গিয়ে একটা মনে মনে প্রশান্তি পাবে আমি তো গরিব হলে কি হয়েছে জান্নাতি রমণীদের সর্দারিনী নবীর কন্যা ও পৃথিবীতে গরিব এখতিয়ার করেছিলেন আজকে পয়সাওয়ালাদের ঘরে ইফতারি যখন সামনে থাকে বাইরে কোনো গরিব আসলে আপনি জুটা যেগুলো আগের দিনের বাসি টাসি এগুলো দিয়ে দিয়ে আমরা ঠিক না ঘর থেকে দিলেও সাইড থেকে দিই নিজের সামনে যে ইফতারিটা রেডি হয়েছে ডাইনিং টেবিলে সেখান থেকে গরিবকে দেওয়ার মতো মেন্টালিটি বর্তমান যুগে লাখে একজনও পাওয়া যাবে অথচ নবীর কন্যা কেমন কন্যা ছিলেন রোজা রেখেছেন ইফতারি সামনে একটা রুটি মাত্র মিসকিন এসে গেছে বাইরে নিজেরটাও দিলেন মৌলা আলীরটাও দিলেন আরেকজন বিবি ফিদ্দা ছিলেন গড়ে তারটাও দিয়ে দিলেন তিনটা দিচ্ছ কেন বলে ওই মিসকিনের তো আরো সন্তান সন্ততি থাকতে পারে আমরা কি ইফতার করব না আমরা পানি দিয়ে ইফতার করবো দ্বিতীয় দিন আসলো এতিম তাও তিনজনের ইফতারি দিয়ে দিলেন তৃতীয় দিন আসলো কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত একজন তাও তিনজনের ইফতারি দিয়ে দিলেন সাথে সাথে আসমান থেকে আয়াত এসে গেছে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما যারা আল্লাহর জন্য মানুষকে নবীর কন্যা মধ্যে খালি ডেকসি তুলে দিলেন কি কনফিডেন্স যাই নামাজে চলে গেলাম আল্লাহ আপনার হাবিবকে দাওয়াত দিয়েছে বড় আশা করে দিয়েছি খালি মুখে কি ফেরত দিয়ে দিব চোখের পানি ছেড়ে দিলেন আমি তো ওই ফাতেমা যে রাত্রেবেলা শেষদায় পড়লেই ফজর হয়ে গেলে চোখের পানি ছেড়ে কাঁদি আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন আর একটু বড় হতো আমার সিজদাটা আর একটু লম্বা হতো আল্লাহ আল্লাহ আমি তো সেই ফাতেমা যার জন্য তুমি পুলসিরাতের গোড়াই সমস্ত হাসরের মানুষকে বলবে চোখ নিচু করো ফাতেমা জান্নাতে যাচ্ছে আমি তো ওই ফাতেমা যার জন্য গোলামি করবে জান্নাতে অন্য নবীদের কন্যা আল্লাহ আজকে কি আমার ঘরে এসে আল্লাহর হাবিবের সাহাবারা না খেয়ে চলে যাবে সিস্তার মধ্যে পড়ে যখন চোখের পানি ছেড়ে দিলেন দেখলেন জান্নাত থেকে খাবার এসে গেল আমার নবীকে নিয়ে খেতে বসে গেলেন সবাই খাচ্ছে নবীজি মুস্কি হেসে হেসে বলে সাহাবারা জানো এগুলো কি খাবার এগুলো দুনিয়ার খাবার নয় এগুলো জান্নাতের খাবার এখন হজরত ওসমান তো প্রতিটা কদমে কদমে কদমে কদমে গোলাম আজাদ করেছেন মৌলা আলীকে বলেছেন আপনিও নবীর কদমগুলো একটু গড়ে রাখবেন আমরা গোলাম আজাদ করতে কোথায় পাবো আমাদের তো এত টাকা নাই এত দল এত দৌলত নাই আমাদের কাছে বলে অসুবিধা নাই আমি আল্লাহর কাছে চাইব আবার সিস্তায় পড়ে গেলেন সিস্তায় পড়ার পরে বলে আল্লাহ আল্লাহ আমি গোলাম কোথায় পাবো আজাদ করার জন্য আপনার হাবিবের কদম শরীফের দাম কি আমি দিতে পারবো না জিব্রাহিম আলাইহিস সালাম এসে বলে হাবিব আপনার কন্যাকে বলুন আল্লাহ আপনার কন্যার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছে কাল কেয়ামতের মাঠে আপনি যে দাওয়াত খেতে এসেছেন প্রত্যেক কদমের বিনিময়ে এক হাজার এক হাজার আপনার উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া হবে যেন বলেন আমরা কি পেলাম আমার নবী বলতে লাগলেন আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ করব না কোনো নবী প্রবেশ করতে পারবে কথা কয় না পারবে ও আমার নিউ মরিং এর প্রেমিকরা কি সৌভাগ্যবান হয়েছে ভাবো একটু কত বড় নিয়ামত পেয়েছো দুটা শব্দ পেয়েছো দুটা শব্দ পেয়েছো আমার নবী কথা বলে না ঠিক কিনা বলে না একটা শব্দ আমার একটা শব্দ নবী আই এই দুইটা শব্দ যে পুরো দুনিয়া দিলেও এই দুই শব্দের দাম দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে কেন কেমন এত দামি শব্দ কেন কারণ হলো আমার নবী নিজের কথা শেষ করার পরে আমাদের কথা কি হাত্তা তাদখুলাহা উম্মতি ও সাহাবারা শোনো যতক্ষণ মুহাম্মাদে আরবির সমস্ত উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না পারবে না পারবে না পারবে না শুধু আরো যদি হাত তুলে কেমন লাগছে একটু বলেন তো ভালো লাগে মেসেজটা কেমন আরো বলবো শুনবেন আশ্চর্য হবেন কিন্তু আশ্চর্য হবেন হাজরত মুসা সালাম আশা করেছিলেন আল্লাহ আপনার হাবিবকে এত দামি দামি উম্মত দিলেন এই গুলো যদি আমি পেতাম আল্লাহ সিদ্দিক আকবর যদি আমার উন্মত হতো ফারুকে আজম যদি আমার উন্মত হতো ওসমানে জুমনুরাইন আমার উন্মত হতো মৌলা আলী যদি আমার উন্মত হতো আই হাই হাই এক এক উন্মতের কিষান খুদ আব্দুল কাদের জিলানি কেমন যাকে আল্লাহ বলতেছে নরিহ জগতে আব্দুল কাদের তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো কিন্তু তোমাকে আমি আমার আখির নবীর উম্মত বানাবো তোমার লেভেল হবে বনি ইসরাইলের নবীদের মতো আল্লাহ রে কি শানদার উম্মত পেল আপনার হাবিব আল্লাহ ওই উম্মত তো আমি পেলাম না একটু আশা করি অন্তত সেই নবীর নবীর নিষ্পটটা তো পেতে পারি আরো জোরে বলেন না সুহান আল্লাহ অন্য সব নবী আশা করেছেন মুহাম্মদে আরবির উম্মত হওয়ার জন্য একটু খেয়াল করুন তো একটু খেয়াল করুন অন্য নবীর উম্মতের আগে আমার নবীর সমস্ত উম্মতের আগে অন্য নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে পারবে পারবে কি বলতেছেন কোরআন শরীফে পড়েছি সুলাইমান আলাইহি সালামের এক উম্মতা ছিল আসেফ বিন বরখিয়া আরো জোরে আরো জোরে আরো জোরে কোন লেভেলের উম্মত সেটা যিনি সুলাইমান আলহিসাল্লামকে বলেছিলেন রানী বিলকিসের সিংহাসন আনবো আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক আপনার চোখের পলক পড়ার আগে এক হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে আসব বলার সাথে সাথে ফালাম্মা রাহু মুস্তাকিরান ইন্দাহু দেখতেছে সুলাইমান বাদশার সামনে আশি ফুট লম্বা চল্লিশ ফুট প্রস্ত চল্লিশ ফুট নিচের দিকে খুঁটা সেই সিংহাসন এসে গেছে চোখের পলক পড়ার আল্লাহ তিনিও কি পরে যাবেন হ্যাঁ তিনিও পরে যাবেন আমার হাবিবের উম্মত যতক্ষণ প্রবেশ করবে না আসেফ বিন বরখিয়া দাঁড়িয়ে থাকবে আরো জোরে আরো জোরে আরো জোরে কিরে আসেফ বিন বরখিয়া এত বড় শানদার একজন উম্মত সুলাইমান বাদশাহ এত বড় বলি ওনার আমলের এত বড় শানদার ব্যক্তি যিনি চোখের পলকে এক হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে এসেছে তিনি কি করবে তিনিও হাত বেড়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন মুহাম্মদে আরবির উম্মতটা সবাই আগে না গেলে আমাদের সিরিয়াল আসতেছে না তো সুবহানাল্লাহ আরো জোরে বলেন এরা আচ্ছা হুজুর সুরা কাহাব নাজিল হয়েছে আসহাবে কাহাব যারা তিনশো নয় বছর গুহার ভিতরে ছিল যাদের গড়ের গুহার গেটে একটা কুকুর ছিল ওই কুকুরের কথা পর্যন্ত কোরআনে এসে গেছে হুজুর ওরা কি অবস্থা কোরআনে যাদের কথা এসেছে হ্যাঁ ওরাও হাত মেলে দাঁড়িয়ে থাকবে আরো জোরে আরো জোরে আরো জোরে যতক্ষণ মোহাম্মদে আরবির উম্মতরা প্রবেশ করে নাই ততক্ষণ তারাও প্রবেশ করতে পারবে না হুজুর তাদের ওই অবস্থা তাহলে একটু সামুন গাজীর কথা বলেন না যিনি এক হাজার মাস সারা রাত তিরাশি বছর তিরাশি বছর তিরাশি বছর যিনি সারাদিন জিহাদ করেছে সারা রাত এবাদত করেছে যার কাছে এক হাজার সন্তান ছিল আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাকে এক হাজার সন্তান দাও যাদেরকে তোমার রাস্তায় গোলামি করার জন্য লাগিয়ে দেব তিনি যার কথা বলার সাথে সাথে আমার নবী আকাশের দিকে চেয়েছিলেন তো আল্লাহ তুমি সুরা কদর নাজিল করে দিয়েছ তোমার আমার নবীর উম্মতরা মনে কষ্ট একটু পেয়েছিলেন আমরা তো আমরা তো তিরাশি বছর হায়াত পাবো না আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমার উম্মতরা কিভাবে সেভাবে আপনার উম্মতরা কিভাবে এত বছর এবাদত করবে আল্লাহ কি করব বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতিল কদর লাইলা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ তোমাদের জন্য একটা রাত দিয়ে দিয়েছি এই একটা রাত এবাদত করলে বছরের করা হয়ে যাবে বলেন তিনি কোথায় থাকবেন তিনিও হাত বেঁধে দাঁড়িয়ে থাকতেন কেন কিন্তু তুমি তো সমুন গাজী তুমি তো মাসের পর মাস হাজার হাজার মাস তুমি তিরাশি বছর সারা জীবন জিহাদ করেছো দিনের বেলায় রাতের বেলায় এবাদত করেছো তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো জান্নাতে না গিয়ে মোহাম্মদে আরবের উম্মত আগে না গেলে আগে না গেলে আগে না গেলে আমরা তো যেতে পারতেছি পারতেছি আরো জোরে সুভান কি দিলেন আল্লাহ মোদের কেমন রহমতে আলম যিনি উম্মতে সর রহমতে আলম যিনি উম্মতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হাম মেরা যেতে এলেন তিনি হয়ে মোহাম্মদ হয়ে মোহাম্মদ কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার কঠিন হাসর করবেন মোদের পার আলম যিনি रहमत आलम সুবহানাল্লাহ বলেন আচ্ছা, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে কিচ্ছু না বলে কিচ্ছু না দিয়ে আমরা যে এই নবীর উম্মত হতে পারলাম একটু জোরে বলেন না গোটা জীবন যদি দেয় পড়ে থাকে গায়ের চামড়া পিছিয়ে যদি নবীর মিলাদের জন্য দিয়ে দিই শুক্রিয়া আদায় করতে পারবো দুইটা শব্দ পেয়েছি আমার নবী আমার নবী ঠিক কিনা আর সুন্দিরা তো আরো বেশি জানের নবী সুহানলা বলতে কিন্তু মায়ার নবী জিন্দা নবী নূরের হোরাইনের যুদ্ধে কোন যুদ্ধে বলেন না গণিমতের মাল অনেক বেশি সম্পদ অর্জন হয়েছে গণিমতের নবীজি মক্কার কোরাইশদেরকে বেশি বেশি দিচ্ছিলেন সম্পদ যুক্ত লব্ধ সম্পত্তি মদিনার কিছু একটু একটু বলা বলি করছিল নবীজি মক্কার কোরাইশদেরকে বেশি দিয়ে দিচ্ছে মনে হয় আমাদেরকে কম দিচ্ছে মনে হয় আমি তো বুঝতে পারছি না নবীজি কি আমাদেরকে কম ভালোবাসে কম ভালোবাসে একটু একটু বলা বলি করছিল কথাটা নবীজির কানে এসে গেছে নবীজি বলেন ডেকে এদিকে আসো তোমরা কি কথা বলেছ বলে ইয়া রসুল আল্লাহ আমরা সবাই বলি নাই আমাদের দু একজন হয়তো না বুঝে বলেছে কারণ সব কিছু তো আপনি কোরাইশদেরকে দিয়ে দিচ্ছেন মহাজিরদেরকে আমরা যারা মদিনার আনসার আছি আমরা কি পাবো না নবীজি বলতে লাগলেন তোমরা কি সন্তুষ্ট নয় তারা তো সম্পদ নিয়ে চলে যাচ্ছে তারা গুঁড়ো নিয়ে যাচ্ছে ওট নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে ধন নিয়ে যাচ্ছে দৌলত নিয়ে যাচ্ছে কিন্তু আমি রসুল আরবি তাদের সাথে যাচ্ছি না আমি মদিনায় রয়ে যাব তোমাদের সাথে আমার বাড়ি মক্কা আমার বাবা মক্কা আমার মা মক্কা আমার সব মক্কা কিন্তু আমি মদিনার আনসারদের সাথে রয়ে যাব জুড়ে বলেছি বলছেন ইয়ার সুল্লাহ সবাই চোখের পানি ছেড়ে দিল ইয়ার সুল্লাহ পুরো দুনিয়া তাদেরকে দিয়ে দেন পুরো দুনিয়াটা তাদেরকে আপনি আমাদের সাথে আমার নবী মদিনায় আছেন আছেন আপনি আমার নবী কত বড় ওয়াফাদার তারা আজকে আমার নবীকে হিজরত করে মদিনায় এনেছিল বলে আজকে পুরো পৃথিবীতে বিশাল ইসলামের বিজয় পতাকা উদ্দিন হয়ে গেছে ঠিক কিনা তাদেরকে ছেড়ে আমার নবী যান নাই আমার নবী মদিনাতেই রয়ে গেছেন বলছেন হাবিব রে গোড়া ধান সৎকার সম্পদ যা আছে সব তাদেরকে দিয়ে দেন <laughs> এত দৌলত নাই আমাদের কাছে বলে অসুবিধা নাই আমি আল্লাহর কাছে চাইব আবার সিস্তায় পড়ে গেলেন সিস্তায় পড়ার পরে বলে আল্লাহ আল্লাহ আমি গোলাম কোথায় পাবো আজাদ করার জন্য আপনার হাবিবের কদম শরীফের দাম কি আমি দিতে পারবো না জিব্রাহিম আলাইহিস সালাম এসে বলে হাবিব আপনার কন্যাকে বলুন আল্লাহ আপনার কন্যার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছে কাল কেয়ামতের মাঠে আপনি যে দাওয়াত খেতে এসেছেন প্রত্যেক কদমের বিনিময়ে এক হাজার এক হাজার আপনার উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া হবে যেন বলেন আমরা কি পেলাম আমার নবী বলতে লাগলেন আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ করব না কোনো নবী প্রবেশ করতে পারবে কথা কয় না পারবে ও আমার নিয়মরিং এর প্রেমিকরা কি সৌভাগ্যবান হয়েছে ভাবো একটু কত বড় নিয়ামত পেয়েছো দুটা শব্দ পেয়েছো দুটা শব্দ পেয়েছো আমার নবী কথা বলে না ঠিক কিনা বলে না একটা শব্দ আমার একটা শব্দ নবী আয় হ্যাঁ এই দুইটা শব্দ যে পুরো দুনিয়া দিলেও এই দুই শব্দের দাম দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে কেন বলে এত দামি শব্দ কেন কারণ হলো আমার নবী নিজের কথা শেষ করার পরে আমাদের কথা কি হাত্তা ও অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না পারবে না পারবে না পারবে না চলুন আরো যারা দুই হাত তুলে Kabang zat dekat dulu কেমন লাগছে একটু বলেন মেসেজটা কেমন? আরো বলবো শুনবেন আশ্চর্য হবেন কিন্তু আশ্চর্য হবেন হাজরতে মুসা ইসালাম আশা করেছিলেন আল্লাহ আপনার হাবিবকে এত দামি দামি উম্মত দিলেন এই গুলো যদি আমি পেতাম আল্লাহ সিদ্দিক আকবর যদি আমার উন্মত হতো ফারুকে আজম যদি আমার উন্মত হতো ওসমানে জুমনুরাইন আমার উন্মত হতো মৌলা আলী যদি আমার উন্মত হতো আই হাই হাই এক এক উন্মতের কিষান খুদ আব্দুল কাদের জিরানি কেমন যাকে আল্লাহ বলতেছেন নৈরু জগতে আব্দুল কাদের তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো কিন্তু তোমাকে আমি আমার আখির নবীর উম্মত বানাবো তোমার লেভেল হবে বনি ইসরাইলের নবীদের মতো আল্লাহ রে কি শানদার উম্মত পেল আপনার হাবিব আল্লাহ ওই উম্মত তো আমি পেলাম না একটু আশা করি অন্তত সেই নবীর নবীর নিসবটটা তো পেতে পারি আরো জোরে বলেন না সুহান আল্লাহ অন্য সব নবী আশা করেছেন মুহাম্মদে আরবির উম্মত হওয়ার জন্য একটু খেয়াল করুন তো একটু খেয়াল করুন অন্য নবীর উম্মতের আগে আমার নবীর সমস্ত উম্মতের আগে অন্য নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে পারবে পারবে হুজুর কি বলতেছেন কোরআন শরীফে পড়েছি সুলাইমান আলাইহি সালামের এক উম্মতা ছিল আসেদ বিন বরখিয়াম আরো জোরে আরো জোরে আরো জোরে কোন লেভেলের উম্মত সেটা যিনি সুলাইমান আলহিসামকে বলেছিলেন রানী বিলকিসের সিংহাসন আনবো আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক আপনার চোখের পলক পড়ার আগে এক হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে আসব বলার সাথে সাথে সালাম্মা রাহু মুস্তাকিরান ইন্দাহু দেখতেছে সোলাইমান বাদশার সামনে আশি ফুট লম্বা চল্লিশ ফুট প্রস্ত চল্লিশ ফুট নিচের দিকে খুঁটা সেই সিংহাসন এসে গেছে চোখের পলক পড়ার আল্লাহ তিনিও কি পড়ে যাবেন হ্যাঁ তিনিও পড়ে যাবেন আমার হাবিবের উম্মত যতক্ষণ প্রবেশ করবে না আসেদ বিন বরখিয়া দাঁড়িয়ে থাকবে আরো জোরে আরো জোরে আরো জোরে কিরে আসিফ বিন বারকিয়া এত বড় শানদার একজন উন্মত সুলাইমান বাদশাহ এত বড় বলি ওনার আমলের এত বড় শানদার ব্যক্তি যিনি চোখের পলকে এক হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে এসেছে তিনি কি করবে তিনিও হাত বেড়ে দাঁড়িয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো কেন মুহাম্মদে আরবির উম্মতটা সবাই আগে না গেলে আমাদের সিরিয়াল আসতেছে না তো সুবহানাল্লাহ আরো জোরে বলেন এরা আচ্ছা হুজুর সুরা কাহাব নাজিল হয়েছে আসহাবে কাহাব যারা তিনশো নয় বছর গুহার ভিতরে ছিল যাদের গড়ের গুহার গেটে একটা কুকুর ছিল ওই কুকুরের কথা পর্যন্ত কোরআনে এসে গেছে হুজুর ওরা কি অবস্থা কোরআনে যাদের কথা এসেছে হ্যাঁ ওরাও হাত মেলে দাঁড়িয়ে থাকবে আরো জোরে আরো জোরে আরো জোরে যতক্ষণ মোহাম্মদে আরবির উম্মতরা প্রবেশ করে নাই ততক্ষণ তারাও প্রবেশ করতে পারবে না হুজুর তাদেরও এই অবস্থা তাহলে একটু সামুন গাজীর কথা বলেন না যিনি এক হাজার মাস সারা রাত তিরাশি বছর তিরাশি বছর তিরাশি বছর যিনি সারাদিন জিহাদ করেছে সারা রাত এবাদত করেছে যার কাছে এক হাজার সন্তান ছিল আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাকে এক হাজার সন্তান দাও যাদেরকে তোমার রাস্তায় গোলামি করার জন্য লাগিয়ে দেব তিনি যার কথা বলার সাথে সাথে আমার নবী আকাশের দিকে চেয়েছিলেন তো আল্লাহ তুমি সুরা কদর নাজিল করে দিয়েছো তোমার আমার নবীর উম্মতরা মনে কষ্ট একটু পেয়েছিলেন আমরা তো আমরা তো তিরাশি বছর হায়াত পাবো না আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমার উম্মতরা কিভাবে সেভাবে আপনার উম্মতরা কিভাবে এত বছর এবাদত করবে আল্লাহ কি করব বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতিল কদর লাইলা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা আম তোমাদের জন্য একটা রাত দিয়ে দিয়েছি এই একটা রাত এবাদত করলে বনি ইসরাইলের গাজির বছরের করা হয়ে যাবে তিনি কোথায় থাকবেন তিনিও হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন কেন কিন্তু তুমি তো সমুন গাজী তুমি তো মাসের পর মাস হাজার হাজার মাস তুমি তিরাশি বছর সারা জীবন জিহাদ করেছো দিনের বেলায় রাতের বেলায় এবাদত করেছো তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো জান্নাতে না গিয়ে মোহাম্মদে আরবের উম্মত আগে না গেলে আগে না গেলে আগে না গেলে আমরা তো যেতে পারতেছি পারতেছি আরো জোরে সুভান কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মত সরসা রহমতে আলম যিনি উম্মতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হাম মেরা যেতে তিনি হয়ে মোহাম্মদ হোয়ে মোহাম্মদ কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার কঠিন হাস করবেন মোদের পার আলম যিনি রহমতে আলম সুবহানাল্লাহ বলেন আচ্ছা, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে কিচ্ছু না বলে কিচ্ছু না দিয়ে আমরা যে এই নবীর উম্মত হতে পারলাম একটু জোরে বলেন না গোটা জীবন যদি দেয় পড়ে থাকে গায়ের চামড়া পিছিয়ে যদি নবীর মিলাদের জন্য দিয়ে দিই শুক্রিয়া আদায় করতে পারবো না দুইটা শব্দ পেয়েছি আমার নবী আমার নবী ঠিক কিনা আর সুন্নিরা তো আরো বেশি জানের নবী সুবহানাল্লাহ বলতে কেন মায়ার নবী জিন্দা নবী নূরের নবী নবীর নবী जन्नत देने वाला नबी जहन्नम से बचाने वाला नबी কেমন নবী হোনাইনের যুদ্ধে কোন যুদ্ধে বলেন না গণিমতের মাল অনেক বেশি সম্পদ অর্জন হয়েছে গণিমতের নবীজি মক্কার কোরাইশদেরকে বেশি বেশি দিচ্ছিলেন সম্পদ যুদ্ধলব্ধ সম্পত্তি মদিনার কিছু একটু একটু বলা বলি করছিল নবীজি মক্কার কোরাইশদেরকে বেশি দিয়ে দিচ্ছে মনে হয় আমাদেরকে কম দিচ্ছে মনে হয় আমি তো বুঝতে পারছি না নবীজিকে আমাদেরকে কম ভালোবাসে কম ভালোবাসে একটু একটু বলা বলি করছিল কথাটা নবীজির কানে এসে গেছে নবীজি বলেন ডেকে এই এদিকে আসো তোমরা কি এ কথা বলেছ বলে ইয়া আল্লাহ আমরা সবাই বলি নাই আমাদের দু একজন হয়তো না বুঝে বলেছে কারণ সব কিছু তো আপনি কোরাইশদেরকে দিয়ে দিচ্ছেন মহাজিরদেরকে আমরা যারা মদিনার আনসার আছি আমরা কি পাবো না নবীজি বলতে লাগলেন তোমরা কি সন্তুষ্ট নও তারা সম্পদ নিয়ে চলে যাচ্ছে তারা গুঁড়ো নিয়ে যাচ্ছে ওট নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে ধন নিয়ে যাচ্ছে দৌলত নিয়ে যাচ্ছে কিন্তু আমি রসুল আরবি তাদের সাথে যাচ্ছি না আমি মদিনায় রয়ে যাব তোমাদের সাথে আমার বাড়ি মক্কা আমার বাবা মক্কা আমার মা মক্কা আমার সব মক্কা কিন্তু আমি মদিনার আনসারদের সাথে রয়ে যাব জোরে বলেছি আল্লাহ বাংলাদেশ বলছেন সবাই চোখের পানি ছেড়ে দিল ইয়ার সুল্লাহ পুরো দুনিয়া তাদেরকে দিয়ে দেন পুরো দুনিয়াটা তাদেরকে আপনি আমাদের সাথে আমার নবী মদিনায় আছেন আছেন আপনি আমার নবী কত বড় ওয়াফাদার তারা আজকে আমার নবীকে হিজরত করে মদিনায় এনেছিল বলে আজকে পুরো পৃথিবীতে বিশাল ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হয়ে গেছে ঠিক কিনা তাদেরকে ছেড়ে আমার নবী যান নাই আমার নবী মদিনাতেই রয়ে গেছেন বলছেন হাবিব রে গোড়া দান সৎকার সম্পদ যা আছে সব তাদেরকে দিয়ে দেন <laughs> এখানে আসলে অলি হয়ে যাবেন আবার এখান থেকে জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ এই মাহফিলে যদি কেউ বিশৃঙ্খলা করে মান যে নবীর শানকে একটু খাটো করলো সে দুনিয়া এবং আখিরাতে লানত প্রাপ্ত কথা বলেন ঠিক এই মাহফিলকে আমাদের বুক বিছিয়ে দিতে হবে কি দিতে হবে বলেন না সীনা বিছিয়ে দেব নবীর মাহফিলকে সুন্দর করার জন্য কারণ কেয়ামতের মাঠে আমরা দেখতে পাবো আল্লাহ আমাদেরকে কি সম্মান দিচ্ছে শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আরো জোরে আর কিছুক্ষণ বলবো আচ্ছা, হাজরতে খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ নাম শুনেছেন যাকে সাইফুল্লাহ বলা হয় আল্লাহর তলোয়ার তিনি এমন কোন যুদ্ধ নাই যেখানে তিনি জিতেন নাই ইসলামের পক্ষে সমস্ত যুদ্ধে তিনি জয়লাভ করেছেন মুকুট নেওয়ার জন্য ব্যস্ত মুকুট হাতে পাওয়া মাত্র তলোয়ার হাতে নিয়ে কপ করে কেটে ফেললেন ওই কাফের পরে জিজ্ঞেস করলো সবাই আপনি তো একটু হলেই কেটে ফেলতো আপনাকে আপনি তাকে আগে তাকে আগে প্রতিহত না করে আপনি মুকুট কেন নিতে গেলেন বলে তোমরা তো জানো না তোমরা তো জানো না সেই মুকুটের ভিতরে আমার নুরানি নবীর একটা চুল মোবারক আছে সেই মুকুটটা যখন আমার মাথার উপরে থাকে তখন পৃথিবীর যত বড় যোদ্ধা হোক আমার সাথে সে পারে না কারণ আমি আমার নবীর নুরানি চুল মোবারক আমার মাথার মুকুটের ভিতরে রেখে দিয়েছি তাই সেটা আমি হাতে নিয়েছি যে সাহাবারা নবীজির একটা চুল পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই আজকের দিনে যদি তারা থাকতো গোস্তাগের সুল পৃথিবীতে থাকতে পারত পারত না আরজ করছিলাম আমাদের অনেক জিম্মাদারি আছে অনেক দায়িত্ব আছে আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে আমার আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উম্মতের আগে কোনো উম্মত প্রবেশ করতে পারবে না তাহলে আমাদেরকে সেরকম উম্মতের পরিচয় দিতে হবে কি হবে না নামাজ ছেড়ে দিলে হবে কষ্ট পাবে কে আরো পাবে কে আমাদের জায়গায় যদি অন্য নবীর উম্মতরা যদি এই পজিশনটা পেত দিন রাত জীবন দিয়ে চেষ্টা করতে ধরে রাখার জন্য কেয়ামতের মাঠে এমন যেন না হয় যে তোমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছি এত সম্মান দিয়েছি নামাজটা কেন ছেড়ে দিলে এই প্রশ্নের সম্মুখীন আমরা হতে চাই নিউ এর প্রেমিকরা যুবকরা যারা দাঁড়িয়ে শুনছেন ফজরের সকালে ফজরের নামাজের মধ্যে তো পানি কেমন হুজুর আপনি জানেন না হুজুর আপনি কি জানেন না পানিগুলা কেমন দৌড়লেই শর্ট করে দৌড়লেই শর্ট করে কথা করে না ঠিক কিনা আছে না নাই কিন্তু আমার নবী আরেকটা স্পেশাল গিফট দিয়েছেন আপনার কোন উম্মদেরকে শহীদদের সাথে রাখা হবে মানে শহীদ না হয়েও শহীদদের কাতারে কেয়ামতের মাঠে রাখা হবে কোন উম্মদেরকে বলছেন যে সমস্ত উম্মতরা প্রতিদিন বিশবার মতের কথা স্মরণ করবে তাদেরকে রাখা হবে শহীদদের সাথে কয়বার কয়বার একটা ফিলোসফি নেন দর্শন নিয়ে যান বিশবার মতের কথা কেন স্মরণ করব। একবার করলে তো হয় না আমার নবী যখন বলেছেন নিশ্চয়ই কোনো হ্যাকমত আছে ঠিক কি হ্যাকমত ডেলি বিশ বার আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন আছে না আমি কিন্তু প্রত্যেকবার নিউ মর্নিং আসলে একটা নতুন নতুন জিনিস দিয়ে যাই দায়িত্ব পালন করেন কিনা আপনারা ভালো জানেন আজকের দায়িত্ব হলো আপনার মোবাইলে একটা অ্যালার্ম থাকবে প্রতিদিন বিশ বার বাঁচবে অ্যালার্ম না রাখলেও মোবাইলের স্ক্রিন আছে না আছে কিনা এটা ক্লিক করা মাত্র চোখে পড়ে কি হয়তো কোনো ছবি রেখেছেন অথবা ওয়ালপেপার যেটা রেখেছেন ওয়ালপেপারের মধ্যে স্ক্রিন সেভার যেটা রেখেছেন গরিব টাইম আসে ডেট আসে কিন্তু আপনি এখন থেকে এখানে একটা জিনিস লিখে রাখবেন আজকে একটা কাগজে লিখবেন আমি একটু পরে মারা যাব কথা কয় না ঠিক কিনা বলেন না কি লিখবেন আমি একটু পরে শব্দ কয়টা আমি একটু পরে মারা যাব এই চারটা শব্দ একটা বড় কাগজে লিখবেন লেখার পরে মোবাইলের ছবি তুলবেন ভালোভাবে তুলে স্ক্রিনে রেখে দিবেন এটা টাচ করলেই দেখা যাবে লেখা উঠছে আমি তো একটু পরে মারা যাবো ঠিক কথা কয় না ঠিক কিনা কন্যা কন্যা এখন ফজরে ঘুম থেকে ওঠা মাত্র আমরা আগে কি দেখি কন্যা সবার আগে বালু সুপটা হ্যাঁ আছে আচ্ছা, নাকি দড়ি একটু করে দেখতে হয় এটা একটা নেশা হয়ে গেছে এই নেশাটাকে আমরা জান্নাতে যাওয়ার একটা জরিয়া বানাই কথা কয় না ঠিক কিনা নিলেন মোবাইল হাতে এই কি একটু পরে আমি মারা যাব আসলে তো একটু পরে মারা গেলে তাহলে ফজর নামাজটা পড়ে ফেলি ঠিক কিনা কথা কর না কথা কর না একটু পরেই তো মারা যাব একটু পরে মারা যাবো মানে একটু পরে মারা যাইতেছি যে কোনো মুহূর্তে মারা যাবে একটু পরে মারা গেলে তো ফজরের নামাজ আর জীবনে পড়তে পারবো যেমন ঠান্ডা পানি হোক কিনা আচ্ছা, এই লেখাটা আপনি লিখেছেন বলে হয়তো আপনার মনে হচ্ছে না না না দল হরমরিদ দিয়ে আর বাচ্চু যদি আপনাকে একজন ফেরেস্তা অথবা কোন একটা বাণী স্বপ্নে এসে আপনাকে বলে যেত এই তোমার সময় আছে মাত্র দুই ঘন্টা ঠিক কিনা যদি বলা হতো তুতে উজু করানোর পরিবর্তে বরফ কলর বরফ দিই বড় খবর ডুলে ডুলে যুবরী বিধি নাই দুনিয়া থমিকে ঠিক না পুরো পৃথিবীর ফানি ব্যাটিং বড় হয়ে গিয়ে কিরিবি তুই বড় বড় খদ্দা ডল হাতত খদ্দায় ঠিকানা পরে দুই ঘন্টা পর মনে জিম দুই ঘন্টা পর মারা যাব আর জীবনে তো উজু করার সুযোগ পাবো না আমার শরীরটা প্রয়োজনে বরফে ঠান্ডা হয়ে শেষ হয়ে যাক তারপর আমাকে একটু উজু করতে দাও কথা বলেন না ঠিক যদি আপনাকে কেউ কানে কানে এসে বলে দেয় কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো এলহাম চলে আসে বা স্বপ্ন যুগে কোনো একজন ফেরেস্তা এসে আপনাকে বলে দেয় তুমি মারা যাবে মাত্র এক মিনিট পর মাত্র কয় মিনিট এক মিনিটে কি করতে পারবো আমি কোরআন তিলাওয়াত করব না সারা জীবনের কাজা নামাজগুলো পড়ব নাকি ভাইয়ের হক ফিরিয়ে দেব নাকি বোনের হক দিয়ে দেব নাকি জুলুম করেছি তাদেরকে মাপ চাইব নাকি মসজিদে গিয়ে কাঁদবো কি করার আছে সব নিয়ে গুনার গুনার বোঝা মাথায় নিয়ে চলে যেতে আমি আপনাদেরকে বলছি সময় আছে কয় মিনিট আরো কম সময় আছে হাতে এবার যখন আপনি দুপুর বেলা জোহরের আগে আগে যখন আপনি মোবাইল স্ক্রিন দেখবেন লেখা উঠে গেছে একটু পরে মারা যাব ঠিক কিনা বলেন একটু পরে যখন মারা যাব জোহরের নামাজটা পড়ি দশটা বাজে একবার মোবাইল দেখছেন একটু পরে মারা যাব আহ একটু পরে যখন মারা যাব আজকে আর সুদ খাবো না ঠিক কিনা বলেন না মায়ের সাথে রাগারাগি করবেন মেজাজ গরম হয়ে গেছে এখন মাকে বকা দিতে যাচ্ছেন হঠাৎ মোবাইলে দেখছেন একটু পরেই মারা যাব আল্লাহ মায়ের সাথে বেয়াদবি করে মারা গেলে তো মুখ দিয়ে কলমা বের হবে না থাকা আজকে আর গরম হবো না ঠিক কিনা কথা বলেন না স্ক্রিন দেখলেন একটু পরে মারা যাব আসরের টাইম হয়ে গেল বন্ধু বান্ধব বলছে চল একটু খেলা করে আসি চল একটু আড্ডা দিই চল একটু গেম খেলি চল একটু নাস্তা করি চল একটু রেস্টুরেন্টে গিয়ে আড্ডাবাজি করি চল একটা টান মারি সাথে সাথে মোবাইল দেখবেন এই একটু পরে মারা যাব ঠিক কিনা পকেট থেকে নিয়ে একটু পরেই মারা যাব মারা যখন যাব তখন আসরের নামাজটা পড়তে পড়তে মরি ঠিক কিনা বলেন না আরেকবার দেখবেন মারা যখন যাব মাগরিবের নামাজটা পড়িনি এসার টাইমে আরেকবার দেখবেন মারা যখন যাব এসারের নামাজটা পড়িনি রাত্রেবেলা হঠাৎ ঘুম পেয়ে গেল আরেকবার দেখবেন হ্যাঁ মারা যখন যাব আজকে একটু নামাজটা একটু পড়িনি আবার হঠাৎ করে দেখবেন আজকে যখন মারা যাব জীবনে কোনোদিন সোমবার রোজা রাখি নাই শুনতাম আগের যুগের মুরব্বীরা সোমবার রোজা রাখতো বৃহস্পতিবার রোজা রাখতো আজকে একটু সেহরি খেয়ে ফেলি সোমবার রোজাটা রেখে ফেলি একটু পরেই তো মারা যাবো সকালে ঘুম থেকে উঠলেন এই তুই তুই বলেছিলি ওকে ধরে আনার জন্য ওকে বানিয়ে আনতেছি আজকে মারবো ওকে ভালোভাবে মারা মারামারি করব তোর প্রতিশোধ নিতে পারবি না বন্ধু আমি তো একটু পরেই মারা যাব প্রতিশোধ আর নেবো না ক্ষমা করে দে ক্ষমা করে দে ক্ষমা করে দে এই এদিকে আয় তোর জায়গা দখল করে ফেলেছি পাইন সব নিয়ে এসেছি বাইক নিয়ে সবাই এখন মেরে তোর জায়গা দখল করে ফেলবে তোকে এখন জায়গা দিয়ে দিবে জবর দখল না না না বন্ধু আমি তো একটু পরেই মারা যাব এই জায়গা দিয়ে আমি আর কি করব দে বাদ দে জায়গা দিয়ে দে একটু পরে তোমার বন্ধু তোমাকে থাপ্পড় দিয়েছিল তাকে একা পেয়েছ এখন তার গায়ে তুমি আঘাত করার জন্য প্রস্তুত তোমার বন্ধু বান্ধব সাথে আছে তোমার মোবাইল স্ক্রিনে একটু পরে মারা যাব মরার আগে কারো মনে কষ্ট দিস না থাক মারা যাব না একটু পরে তোমার কাছে সুদের টাকা আসতেছে এক লাখে দুই হাজার এক লাখে তিন হাজার এক লাখে পাঁচ হাজার আসেন না কথা কন্যা কথা কন্যা টাকা আসতেছে টাকা আসতেছে এগুলো এই মাসের মোবাইল দেখলাম একটু পরে মারা যাবে সুদ খেয়ে কি করবো সুদ খাইলে তো জাহান নামের আগুনে জ্বলতে হবে মারা যখন যাবো আর সুদ খাবো না যে তোকে এমনি কর্জ দিছি কর্জ দিছি কর্জে হাসারা দিছি তুই সমবেত দিয়ে দিস আমাকে কোনো প্রফিট দিতে হবে না আমি তো একটু পরেই মারা যাব কিন্তু মরার আগে তোর সুদের টাকাগুলো রেখে যাব দুনিয়াতে আমার পরিবার সেগুলো অ্যাশ করে খাবে আমি তো চলে যাবো কথা কয় না ঠিক বিশ বার প্রতিদিন কয়বার চব্বিশ ঘন্টার মধ্যে বিশ বার কেন কারণও আছে বাবা কারণ বাকি চারবার নাই যে রাত্রে যে আপনি ঘুমান আরো জোরে আরো জোরে আরো জোরে চব্বিশ ঘন্টার মধ্যে চারি ঘন্টা আপনি ঘুমের মধ্যে থাকবেন বাকি বিশ ঘন্টার প্রত্যেক ঘন্টা ঘন্টায় একবার একবার মৃত্যুর কথা স্মরণ করবেন একটু পরেই মারা যাব একদিন দেখবেন আপনার মৃত্যু ঠিকই এসে গেছে আপনি একটু পরেই মারা গেছেন ঠিক কিন্তু রাস্তার মোড়ে মরেন নাই হাসপাতালে মরেন নাই ছেলে সন্তানের অবহেলায় মরেন নাই আপনার মৃত্যু আসতেছে আপনি মসজিদের চাই না মাঝে জোরে কথা বলেন না ঠিক কিনা আপনার মুখে সেহিরি আপনার বুকে কোরআন নিয়ে আপনি কলমা পড়তে পড়তে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই একটু পরে মারা যাওয়ার যে সিলেবাসটা দিয়ে গেলাম এটা একটু পালন করে দেখো ফল পাওয়া যাবে একটু বলো না যাবে যাবে যাবে নবীও তোমার জানের কাছে থাকবে ঠিক কিনা বলেন না জীবন দিয়ে নবীকে রেখে দাও মুখের ভিতরে নবী যেন তোমাকে ছেড়ে না যায় কারণ তোমার মধ্যে যদি মুনাফিকের কোনো আলামত পাওয়া যায় আমার নবী মুমিনের জানের কাছে আছে ঠিক না বাস বাবার আমার I am so grateful to all of you thank you so much to give me such kind of opportunity আজকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমি আমার নবীর উন্মত হওয়ার যে সুক্রিয়া এটা করবেন প্রতিদিন মতের কথা স্মরণ করবেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শহীদদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু